ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা কি সময় টিভি আচ্ছা আপনারা কি মানে সাংবাদিকতা করেন যে যান আপনাদের কি একটু মানে একটু অ্যাক্টিভ হওয়া দরকার আছে না জি জি অবশ্যই সব সাংবাদিকেরই অ্যাক্টিভ হওয়া শুধু সময় টিভি সাংবাদিক না তো আপনারা যে মাহফুজুর হক সাহেবের কণ্ঠ না চিনে না জেনে বা মানে কোনো ধরনের কোনো যাচাই বাছাই না করে এমন একটা সংবাদ প্রচার করলেন এটা কি ঠিক হলো কোনটা ভাইয়া যে মাহফুজুল হক হুজুরকে নিয়ে যে মানে প্রচারটা করছেন আপনারা হ্যাঁ এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এটা কি ওনার কণ্ঠ তা ওনার কণ্ঠ না হইলে উনি নিজে মামলা করতে পারতো আমাদের ইয়ে-, মামলা করে না কেন মামলা তো করবে কিন্তু আপনাদের হ্যাঁ, হ্যাঁ। আমরা আমরা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর ওনার কণ্ঠ দেখে আমরা এটা প্রচার করেছি এখন তারপরে ওনার যদি কোনো সে থাকে উনি এটা আইনি ব্যবস্থা নেই আইনি আইনি ভাবে কণ্ঠটা ওনার শুনলাম এটা তো ওনার কণ্ঠ না আমি নিশ্চিত আমি শুধু আমি নিশ্চিত না এটা পুরা দেশবাসী নিশ্চিত তাহলে আপনি টাইম কেন ওয়েস্ট করতেছেন আপনি তাহলে যান আপনি আইনি ব্যবস্থা নেন আমাদের বিপক্ষে আমরা তো আর বলি নাই যে না আমরা আপনি আপনি বসে থাকতে পারবেন আপনি কিছু করতে পারবেন এগুলো তো বলি হবেই আইনি ব্যবস্থা তো হবেই বাকি আমার আচ্ছা, একটা প্রশ্ন আমি বলি আমার প্রশ্ন শুধু একটা জায়গায় সেটা হলো একটা মানুষ তার কণ্ঠের সাথে এটা কণ্ঠ নাই তার তার কণ্ঠ এটা না আপনারা একজনের প্রচার করে দিবেন আবার এটা আইনি ভাবে গিয়ে তার এটা ঝামেলায় পাকাবেন তাহলে ঝামেলার মূল কি আপনারা না ঝামেলার মূল কথা সেখানে আমি তো বলতেছি না যে আমরা আমরা কণ্ঠটা আরেকজনের আমরা দিয়েছি আমরা তার কণ্ঠই দিয়েছি আপনার অসুবিধার জন্য আপনি মামলা করবেন আমরা লড়াই করবো আমরা আমরা কোর্টে হচ্ছে আমরা যাচাই করাবো যে এটা কার কণ্ঠ আমি আপনার কাছে কেন এটা যাচাই করব আচ্ছা জান আপনারা তো ওই মানে কণ্ঠটা তো মাহফুজুল হক সাহেবের এটা নিশ্চিত তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা সরাই ফেললেন কেন বা ডিলিট করে ফেললেন কেন কোনটা ভাইয়া যে মাহফুজুল হক হুজুরের ব্যাপারে যে নিউজটা আপনারা প্রচার করছেন হ্যাঁ হ্যাঁ এটার ব্যাপারে তো আপনি নিশ্চিত হয়ে বললেন যে এটা ওনারই কণ্ঠ তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ওটা সরিয়ে ফেললেন কেন ভাই আপনার এখন আমি আপনাকে কি বলুম ভাই বুঝছেন আমি জানি না যে আপনি আসলে মানে এখন আপনার আসলে অনেক কিছু নিয়ে আমার খুব প্রশ্ন আসে একটা ইউটিউব চ্যানেলে ধরেন আমি আমার ইচ্ছা মতো একটা জিনিস দিলাম দেওয়ার পর আমি আমি আমার ইউটিউব থেকে আমি ওটা সরে ফেলবো সেই কৈফত কি আমি আপনার কাছে দিয়ে করবো ভাইয়া হ্যাঁ তা আপনার একজন মানুষের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে টানাটানি করবেন কৈফিয়ত দিবেন না ভাই আমি আমি আপনাকে কি বললাম যে আমি কৈফিয়ত আপনাকে কেন দিব সেটা আপনি আমার একটা অনুমোদন নিয়ে আপনারা ফাইজলামি করবেন এটার কি কোনো জব দিতা করবেন না জব দিয়ে আপনার কাছে করব আমি আপনারা আমাদের লোক নিয়ে আপনারা এমন করবেন তো আমাদের কাছে জব দিয়ে করবেন না আপনারা আপনার কাছে আমি কেন করবো আপনার কি পাইছেন কি আপনি কে ভাই আসেন তো আপনি কে আপনি বলেন আপনারা যাচ্ছে তাই করবেন নাকি যাচ্ছে তাই না করলে ভাই আপনি ব্যবস্থা নিন আমি তো নিজে আপনি যদি এত হিম্মত থাকে তো আপনারা ভিডিওটা আমার কি হিম্মত আছে রেখে আমি আপনি আইনি ব্যবস্থা নেন আইনি আপনার আমার লাভ আছে আপনার সাথে লইরাও লাভ নেই আমি আপনার সাথে জিতলেও লাভ নেই হারলেও আমার লাভ নেই তো একটু আগে ঠিকই আমার কাছে জবাব দিয়ে করলেন তো এখন আবার বলছেন জবাব দিয়ে করবেন করলাম ভাই জবাব দিলেন না একটু আগে কি এখনো তো দিচ্ছি আপনার প্রশ্নের জবাব এটা জবাব দেন কেন সরালেন আমি আমি কেন সরাবে সেই ইয়ে আমি কেন একটা কথা জবাব দিবেন আর একটা জবাব দিবেন না এটা আমি তো জবাব দিলাম রে বাবা এটা জবাব দেন না কেন আমার আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আমি কি রাখবো কি সরাবো সেটা আমি আপনার কাছে কেন বলছি আপনারা কনফিডেন্স হন যে না এটা তারই কণ্ঠ তাহলে ভিডিওটা সরালেন কেন এই জবটা দেন আপনাদের অহংকার হ্যাঁ। হ্যাঁ। আছে আমি ওইটাই শুনতে চাইতেছি ভাই আপনি আচ্ছা, আপনি যা ব্যবস্থা নেওয়ার আচ্ছা, নেন না ঠিক আছে কতটুকু মানে ঠিক আছে আমরা যতটুকু যা হই না কেন আপনি আইনি ব্যবস্থা নেন আচ্ছা, কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাদের দরজা খোলা আছে সব দরজা খোলা আছে ঠিক আছে ঠিক আছে 阿訇，你好。